কোনো বেদাতি মসজিদে আজান শুনে আজানের জবাব দেওয়া যাবে কি জটিল প্রশ্ন করেছে বুঝছেন তো জায়েজ মনে করি না এটা তবে যখন রসদাল্লাহ সাল্লামের নাম আসবে তখন বলবেন কি সাল্লাহ আলাইসাল্লাম ঠিক আছে নাম বলছে যেহেতু তখন এটা বললেন সাল্লাহ আলাইসাল্লাম আর আজানের জবাবটা দিবেন যদি ও পীর পূজারি মুয়াজিন হয় মনে করো চরমনের মুরিদ যদি হয় পানের পিক খাওয়া মুরিদ পানের পিক বুঝেন তো পানের পিক খাওয়া মুরিদ যদি হয় তাহলে এর আজানের জব চব্বিশ ঘন্টা দিয়ে কোনো লাভ হবে না যারা পীর পূজারিতে বিশ্বাসী এই জন্য যেখানে বিশ্বাস আছে যে এই মুয়াজ্জিনের আকিদা ভালো তার জবাব দেওয়ার চেষ্টা করবেন আন্দাজে মারি দেওয়ার দরকার না অজু ছাড়া কি কোরআন ধরা যাবে অথবা বায়ু বায়ু নিঃসরণ হলে কি কোরআন পড়া যাবে কোরআন অজু অবস্থায় পড়বেন কোরআন কি অজু অবস্থায় পড়বেন কোরআন ধরা যাবে অজু ছাড়া কোরআন ধরা যাবে অপবিত্র অবস্থায় না তবে কোরআন পড়ার আদব হলো পবিত্র অবস্থায় পড়তে পড়তে অজু নষ্ট হয়ে গেল আপনি পড়তেই থাকলেন তাতে সমস্যা নাই কিন্তু পড়ার সময় যখন পড়তে শুরু করবেন তখন অজু অবস্থায় শুরু করবেন এর মধ্যে কারণ আছে অনেকগুলো কেন অজুর কথা বলি আমরা যদিও জায়েজ যদিও কি জায়েজ কিন্তু কোরআনের মর্যাদা যদি আপনি বুঝেন তাহলে কিন্তু আপনাকে অন্তরই বলে দিবে যে উজু করেই পড়তে হবে কোরআন তেলাওয়াতের সময় লক্ষ কোটি ফেরেস্তা রহমতের ফেরেস্তা আপনি ঘিরে ধরে থাকে আর পবিত্র না থাকলে কিন্তু ফেরেস্তা আপনার সাথে থাকে না একটা হাদিস আসছে সালাতের পরে যদি কেউ বসে থাকে কিছুই পড়লো না বসে আছে তো ফেরেস্তারা দোয়া করতে থাকে আল্লাহ মাকফিরাহু ওয়ার হামহু আল্লাহ তাকে মাফ করো তার উপরে রহম করো যতক্ষণ অজু নষ্ট না হবে ততক্ষণ পড়তে থাকবে তাহলে বোঝা যাচ্ছে অজু করা অবস্থায় ফেরেস্তারা থাকে আর অজু নষ্ট হয়ে গেলে ফেরেস্তারা কি থাকে না কোরআন পড়ার সময় সাকিনা নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে কি সাকিনা তানাজালাত নীল কোরআন হাদিস আসছে কোরআন তেলাওয়াতের কারণে সাকিনা নাজিল হয় বরকত নাজিল হয় রহমত নাজিল হয় এবং কোরআন সাক্ষী থাকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস্তা উপস্থিত থাকে বেষ্টন করে রাখে জায়গাটা তাহলে তেলাওয়াতটা করার সময় আপনার পবিত্র হয় তেলাওয়াত করবেন না